পাগল বানাইয়া বেইমা কোথায় রইলা রে ওরে তোমারে হারাইয়া আমি বড়ই দুঃখী রে ভুলার মতো জিনিস হইলে ভুলা হইয়ার পাইতাম না existir. খয়ার পাই খয়ার পাইটা carta tengo Por tu manera de